আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই বসেন الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد ই করবেন জবান খোলে পড়ে না বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا امرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في آية أخرى لها سبعة أبواب باب لكل باب منهم جزء مقصود عن علي رضي الله تعالى عنه قال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 নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিলে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মকবুল হোসেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদ সরকার বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি একটা একটা করে নাম বললে অনেক সময় লেগে যাবে একবারে দোয়া করে দিলাম আর আপনাদের পছন্দ হচ্ছে না এখন একটা একটা করে দোয়া করে আর নাম ধরে তো 15 মিনিট খেয়ে যাবে একবার দোয়া করলাম এই জন্য শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে গুড বানান কর sir A B C D E F H I K L M N O P Q R S T U V W X Y Z কি করলি এর ভেতরে আছে আপনি বানান করিনি এর ভেতরেই তো আছে নাকি এর ভেতরে আছে না যে ডবল ও ডি এর ভেতরে আছে আমি বলে দিলাম আপনি বানান করিনি আমি একবারে দোয়া করেছি আপনি সরে বলবেন আমি মঞ্চে বসা আলহাজ আরজান আলী সহ নামনা জানা অন্যান্য ওলামা একরাম মাহফিলের বরেণ্য সদস্য যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী কিছু লাগবে না ভাই বুড়ো মানুষ না যে কিছু লাগবে থাক বসে আলি গল্প হ্যাঁ এখানে নাড়াচড়া করছে এখানে এখানে বসে লাগবে হ্যাঁ কিচ্ছু লাগবে চা পান ওগুলো বুড়ো মানুষ খায় নাকি আসলে আজকে জার্নি খুব বেশি হয়ে গেছে কোথায় এসে দিনাজপুর কি ময়মনসিং চারশো কিলোমিটারে রান করা এভাবে বাই রোডে খুব কঠিন তারপর রাস্তাঘাট তো সব জায়গায় ভালো না রাত বারোটায় বের হয়ে এই পর্যন্ত আসতে এসে আমি স্টেজে এসে পড়েছি খাবার গোসল সব আসমানে জল খাচ্ছে নামার পরে দেখা যায় অস্থির হয়ে গেছেন আসলে তো অস্থির হওয়ার কথা জোহরের পরে সময় দিয়েছেন আসবো কি করে আসলে এখন যে অবস্থা এক দেশের প্রান্তে প্রান্তে এভাবে বাইরোডে হয় না আকাশ পথ দরকার আর আকাশ পথে উঠলে তো অনেক মানুষ আবার মন্তব্য করবে যে এই যে ভাট দেয় না আর আকাশে উড়ে এমনি আমাদের নামে কারা যেন তালিকা দিয়েছে যারা ভ্যাট দেয় না এদের কাছে ভ্যাট নেওয়া লাগে চারিদিকে সমস্যা আছে এটা যেহেতু একটা এবাদত এখন এটা কি বিশ্বাস হচ্ছে তো এখানে আসা বসা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে নাকি হচ্ছে আপনি যতক্ষণ বসে থাকবেন নামাজের মতো স্বভাব পাবেন এটা আমার আল্লাহ দিয়েছেন এই কারণে করান শরীফ এখানে আছে তাই করান না থাকলে আমির হামজার বাপ আসলে হতো না করান উপস্থাপন করার কিছু ধরন আছে এদার মমতাদের গান না যে ফাইটটা যায় জোড়া নেওয়ার বুদ্ধি নেই এভাবে কোরআন উপস্থাপন করার একটা ধরন আছে কি ধরন শিখে গিয়ে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে কেতাবন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি নম্বর আল্লাহ জানিয়েছেন হে নবী এই কিতাব আপনাকে আমি আল্লাহ দিয়েছি আপনি খেলা করবেন এটা এটা একটা ক্লাস মতো জবাব দেবেন কোরআন খেলা করার জন্য দিয়েছে কি করবেন এটা দিয়ে ফালা এখন সাদের হারো হলে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি কাজ না করে কি করতে গিয়ে এ কোরআন প্রচার করতে গিয়ে মানুষকে সতর্ক করার ব্যাপারে বিশেষ করে আপনি যখন কোরআন প্রচার করবেন সতর্ক করবেন কোরআন দিয়ে ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে এখন দেশে কোরআন প্রচার করতে গেলে ভয় ভীতি নেই আছে মানে ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুরানাহালের আটানব্বই নাম্বার আয়তাল্লাহ জানিয়েছেন হে নবী আপনি যখন কোরআন পড়বেন তখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান হাজির আদেশ দিচ্ছে কে কথা বলা লাগবে আদেশ আল্লাহ সরাসরি দিচ্ছে যে শয়তান এবং শয়তানের চেলা যারা আছে ওদের থেকে আপনি আত্মরক্ষা করেন দূরে সরে এরপরে কোরআন পড়েন আমাদের বাস্তব অবস্থা আমরা তৈরি করে ফেলেছি কোরআনের গুলো করতে গেলে এখন শয়তান মার্কা মানুষের কাছে অনুমতি নেওয়া লাগে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার হবে তোর মতো শয়তানের কাছে অনুমতি লাগবে মানে মাসের পরে মাস ড্যান্সার হয় কোনো অনুমতি লাগে আর পাহারা দেয় এই সিস্টেম পাল্টাতে হবে কিসের অনুমতি কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অনুমতি লাগবে এমনিতে কিছু বলি না অনেকে মনে করে যে না এ যা হচ্ছে এভাবে হাসতে হাসতে আপনি যা করছে পেছনের আন্দাজ বুঝে আঁটি গেলবেন মানে এক মানুষ আঁটি গেলার পরে আর বের হয় না তখন চিন্তা ভাবনা তখন চিন্তা করে লাভ আছে বউ নিয়ে গেছে চিড়িয়াখানা স্বামী আশা করে একটা আম কিনে দিয়েছে আমটা বানর কিনে দিয়েছে বানর একবারে মুখে দিয়েছে কিন্তু আর বের হয় না মেয়ে লোক তো রেগে গেছে হ্যাঁ আমার স্বামী দিল আমি না খেয়ে দিলাম আর ও মুখে দেবে না দিয়ে পেছনে দিল বেয়াদব যে দায়িত্বে আছে এসে বলছে আপা চিল্লাবেন না আপনি তো হাকিকত জানেন না কিছুদিন আগে আপনাদের মতো একদল এসেছিল আমারে বানরকে একটা আম দিয়েছি আমটা একবারে বানর মুখে দেওয়ার পরে আর বের হয় না বানরা মারাই যাবে তিন দিন একাধারে ছটফট করে পায়খানা বন্ধ শেষে হাসপাতালে নিয়ে পেছনে চিরে তারপরে আম বের করে ওই দিনের পর থেকে আমার বানরের ভয় যে বের হবে কিনা এজন্য কেউ কিছু দিলে আগে দেখে যে বের হবে কিনা কথা বোঝেন যা করছেন পৃথিবীতে হিসাব করে করা লাগবে যে এরকম অবস্থা যদি আবার আসে আমি সহ্য করতে পারবো তো দুনিয়া অত সহজ না যোগের আবর্তন আমি করি কে করে তোমাকে চেয়ার থেকে নামাতে আল্লাহর এই পাঁচ বছর না পাঁচ সেকেন্ডও সময় লাগবে না এই জন্য ওইদিকে তাকিয়ে কাজ করা লাগবে তাহিনু তুম আল্লাহ বলেন হে যুদ্ধ থেকে ফিরে আসার পরে আয়াত হচ্ছে হে ভয় না চিন্তা করবা না ওয়াং আলাউন অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব ইনকুম তুম মুমিনিন যদি মমিন হও এখানে কাজ দুইটা একটা আল্লাহ আর একটা আমাদের আপনি আছেন ময়দানে আছেন আল্লাহর কাজ কি শব্দের সিরিয়াল দেখেছেন ওলা তাহিনু ওলা তাহাসানু আং তোমলা আলাও না আল্লাহ প্রথমে ঠিক করেন কারেন্ট চলে গেলে ঠিক করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বিজয় দেওয়ার মালিক কে এই জন্য আল্লাহ প্রথমে এই শব্দটা দিয়েছেন ওয়াং তোমল আলাউন আমি আল্লাহ বিজয় দেব দ্বিতীয় কাজ কি যদি মুমিন হতে পারো তাহলে প্রথম কাজ কার দ্বিতীয় কাজ আমাদের আমার তো মনে হয় নবীজের ইন্তেকালের পর থেকে তিরিশ বছর বেশ ভালোভাবে চলেছিল এরপরে চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে এই আয়াতের কাঙ্ক্ষিত মানের মমিন আজ আমরা তৈরি হতে পারিনি এই জন্য আমরা বিজয় পাই না তাছাড়া কোরআনের এই ঘোষণা মিথ্যা হওয়ার কথা কখনো না হয় আল্লাহর এই বক্তব্য মিথ্যা হবে অথবা আমাদের কর্মকাণ্ড মিথ্যা হবে যে কোনো একটা অবশ্যই আমাদের কোন জায়গায় যেন রং হয়ে যাচ্ছে আমরা আবিষ্কার করব আজকে ওই রংগুলো আছেন তো কোরআন প্রচার করার ধরন এখানে আল্লাহ শিখিয়েছেন দুইটা একটু খেয়াল করেন হারাজন শব্দের ব্যাখ্যায় আমি দুইটা অর্থ পেয়েছি এক নম্বরে হে নবী আপনি কোরআন যখন প্রচার করতে যাবেন তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন তখন দেখবেন সমাজে অনেক মানুষ আপনার বক্তব্য বুঝবে না না বুঝে ওরা হয়তো বিরোধিতা করতে পারে এরকম পজিশন দেশে আছে না দ্বিতীয় নম্বর কি সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি চালু করা আছে আবহমান কাল থেকে মানুষ করে আসছে ধর্মীয় বিশ্বাস নিয়ে আপনি যখন কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করবেন অর্থ বলবেন তখন ওগুলোর সাথে মিলবে না ওই মানুষগুলো তখন আপনার বিরোধিতা শত্রুতা এমনকি হাতিয়া তোফা সারা দিত নজর নেওয়া ওইগুলোও বন্ধ হয়ে যেতে পারে এই অবস্থাও দেশে নেই এদেশে অনেক কিছু প্রচলিত প্রচলিত আছে এই যে পীর সাহেবের নাম নিয়ে অনেক মানুষ এখন ছড়াচ্ছে আমায়ুদলিল ফালান তাজিদ আলাহু ওয়ালিদাম মুর্শিদা সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন যার যাকে আমি আল্লাহ গমরা করে দেব হেদায়ত দেব না হে নবী আপনি তাকে হেদায়ত দেওয়ার জন্য দুনিয়ায় কোনো অলি কোনো মুর্শেদ পাবেন না এ কথা কার এখানে এক নাম্বার শব্দটা অলি দুই নাম্বার মুর্শেদ অলি মানে অভিভাবক বন্ধু আর মোর্শেদ মানে পথ প্রদর্শক এই আয়াতটা পড়ার পরে বাংলাদেশে অনেক পীর এখন দলিল দিচ্ছে যার পীর আছে তার মোর্শেদ আছে পথ প্রদর্শক হেদায়ত আর যার পীর নেই তার হেদায়ত এ কথা যদি কেউ জেনে শুনে নিজের দরবারে বাড়ানোর জন্য বলে ওর ইমান চলে যাবে কেন শব্দের অর্থ দুইটা আমরা পথ মানুষকে দেখাতে পারি দুইটা সিস্টেমে আজকে যেখান থেকে আসছি বারবার এই যে আপনাদের এলাকায় কে যেন আছে নাম্বারের শেষে ওনারে আমি কল দিচ্ছি যে কোথা থেকে কোথায় যাব রাস্তাটা ভুল করে ফেলে আমার আরো এই দেড় ঘন্টা দুই ঘন্টা লস হয়ে গেল সিরাজগঞ্জ রোড থেকে বগড়া দিয়ে যদি নওগাঁয় না গিয়ে যদি একবারে সরাসরি ঢুকতাম এই গোবিন্দগঞ্জ দিয়ে তাহলে এক দেড় ঘন্টা আগে আসতে পারতাম রাস্তা তো না ওটা জাহান নামের রাস্তা ওই রাস্তায় গিয়ে আমাদের দুই ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে সম্মানিত ভাইরা রাস্তা দেখানোর পদ্ধতি বললাম কয়টা আপনি ছাত্র না কেমন ছাত্র আপনি জবাব দিচ্ছেন না কয়টা আমি ওনার মোবাইলে জিজ্ঞাসা করছি যাব কোথায় উনি ডিরেকশন দিচ্ছে এই জায়গা থেকে এই জায়গা এখান থেকে এখানে এখান থেকে গোপালগঞ্জ মোড়ে এরপরে এই তিন কিলো এইভাবে যদি ডিরেকশন মেনে আসি এই জায়গা মতো আসতে পারবো না অনেকে আমার সাথে আছে না পঞ্চাশ কিলো দূরে আছে দূরে আছে এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম কি উনি যদি বলে আমি গোপালগঞ্জে না আমি ময়মনসিংহে আছি আপনি আমার গাড়িতে তুলে নিন একেবারে জায়গা মতো হাতে কলমে যে পৌঁছিয়ে দেবে আগেরটা কি সহজ না পরেরটা সহজ রাস্তা তো দুইটাই দেখানোর পদ্ধতি আগের ওইটা নবীদের জন্য সাহাবিদের জন্য রাসুলদের জন্য আলে মোলামাদের জন্য আর পরেরটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে নবীদের দায়িত্ব ছিল শুধু পথের সন্ধান বলে দেওয়া এটা জান্নাতের পথ এটা জাহান নামের পথ তাছাড়া সরাসরি নবীরা হেদায়ত দেওয়ার মালিক বলেন না আর আল্লাহর দায়িত্ব দ্বিতীয়টা আল্লাহ নিজে হাতে করে আপনাকে এনে হেদায়ত দিতে পারে এ কাজ বা এই ক্ষমতা আমার আল্লাহর নেই তাহলে এখানে মর্শিদা শব্দের যে দুইটা অর্থ প্রথম অর্থ যদি আপনি ধরেন মর্শিদা মানে পীর পীর অর্থ ধরলেও অসুবিধা নেই কিন্তু আপনি নিজে তো হেদায়ত দিতে পারবেন না পারবেন আপনি শুধু বলে দিতে পারবেন যে এটা বাবা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এতটুকু আপনি হেদায়ত দিতে পারবেন না এখন যদি আপনি বলেন যে পীর আছে যার তার হেদায়ত আছে যার পীর নেই তার হেদায়ত নেই আপনি পেলেন কোথায় বলেন তো আপনি কি নিজের দরবারের মরিদ বানাতে এই ফটো বানিয়েছেন আপনি কি বুঝতেছেন যে সমাজে প্রচলিত এরকম অনেক নিয়ম চালু করা আছে আমি যদি এখন কোরআনের সঠিক ব্যাখ্যা করি হয়তো অনেক মানুষ যারা আমাকে ভালোবাসতো যারা বলতো না এ হুজুর ঠিক আছে তারা কি এখন আর ভালোবাসবে তারা বলবে যে কি গো আমার পীরের বিরুদ্ধে বলছে আমি কি আপনার পীরের বিরুদ্ধে বললাম না এটা কোরআনের সাথে মেলে না আপনার পীরের বক্তব্য এখন আপনি কোরআন ধরবেন না পীর ধরবেন এটা আপনার ব্যাপার আমার তো আর দারোগা পুলিশ করে আমি আসি না যে আপনি পিটিয়ে হেদায়ত করবেন সঠিক তো বলার দায়িত্ব বললাম এখন আপনার মনে যা লাগে তাই করবেন কারণ কোরআনে আমার বাবার কথাও ঢোকানো সম্ভব না আমার কথাও ঢোকানো সম্ভব না এমনকি নবীজিও কোনো কথা কোরআনে দিতে আল্লাহ বাদে কারো কথা নেই কোরআনে অবস্থা আছে এরকম শ্রোতা হলে তো সমস্যা হিসাব করে বলেন তো আল্লাহ বাদে কারো কথা কোরআনে আছে নেই যে তার প্রমাণ কি না লারায় বাফি মানে কোরআনে সন্দেহ নেই ولو تقبل علينا بعض الأقابين لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين سورة حقات চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমার এই কোরআনে আমার নবীও যদি কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত যে এটা আল্লাহ বলেছেন তা আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম ঠিক আছে না না ঠিক নাই ঠিক নাই আলেম না বল বল আলেম হলে হবে না গবেষণা করা লাগবে সিলেবাস ভক্ত আলেম যারা তারা ঠিক বলছে অথচ এই কথাটা কিন্তু এখানে নেই আমরা এইটাই লিখে পাশ করে এসেছি তাহলে এখানে আছে কি একটু দেখি তো লা আখজ না লা লামে তাকিদ আখজা মানে ধরা না মানে আমরা না মানে এই কোন ক্লাসে পড়াচ্ছি আমি আরে ভাই খোদা নাই আমার লাগার কথা আমি কালকে সকাল সাড়ে সাতটায় খাবার খেয়েছি আর এই পর্যন্ত তা আপনার তো খোদা লাগার কথা না আপনি তো সকাল অন্তত খেয়েছেন নাকি জবাব দিচ্ছেন না মানে আমি বইলে দিচ্ছি তারপরেও আপনি বলতে পারছেন আপনি তো ফেল করবেন শিক্ষক পরীক্ষার হলে যে বলছে এখানে লেখ আমাদের স্যার আমাদের লিখবো আমাদের লিখতে কয়টা অক্ষর লাগে চারটা প্রথমে কি আ আ কেমন হয় ওরে যদি এইভাবে লিখে দেওয়া লাগে ওকে কিয়ামতের আগে পাস করবে আপনার আমি বইলে বইলে দিলাম লা মানে অবশ্যই মানে ধরা না মানে আমরা না মানে এই কথা বলছে কে আল্লাহ বলেন অবশ্যই আমরা ধরতাম হো বেলে আমিন বি মানে দ্বারা আমিন মানে ডান আল্লাহ বলেন আমি আমার ডান হাত দ্বারা নবীকে ধরতাম নবীর ডান হাত ধরতাম এ কথা নেই সুতরাং আর একটু ভালো করে পড়বেন এই বাংলাদেশে এরকম প্রায় সাতাত্তরটা আয়াতে সরল অর্থ অনুবাদ ভুল করা গিরিশ চন্দ্র সেন এই লোকটা সর্বপ্রথম বাংলা অনুবাদ করে না এমন এমন শব্দ ওর মন মতো লাগিয়েছে কারণ তো আমাদের ধর্মের না সবচাইতে বড় সমস্যা সিলেবাস যারা আমরা পড়ে আলেন হয়েছি কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে কত সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল সব খ্রিস্টান এখন প্রতিষ্ঠানের প্রধান যা করবে নিচে যারা আছে তারা তো মেনে নিতে বাধ্য কথা বলেন না কেন আপনি যাদের বিশ্বাস না করেন ঢাকা আলিয়া মাদ্রাসা যান এখনো দেখবেন অফিসে চার টাঙ্গানো আছে ওই খ্রিস্টান প্রিন্সিপালদের ছাব্বিশ জনের কোরআনের মর্ম মানে গুলো বুঝি না তো এই কারণে আর আমরা প্রচারও করতে পারি না প্রচার করতে গেলে যে সমাজে কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে অনেকে তাদের দরবার ঠিক রাখার জন্য আয়াত পড়ে একরকম অর্থ করে এগুলো চট্টগ্রাম বিভাগে আরো বেশি হয় আয়াত পড়ছে কলহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক আয়াতের অর্থ ঠিক আছে না মানে ঠিক আছে তো হে নবী আপনি বলেন আল্লাহ এক এই নবী কোন নবী ফাতেমার বাবা ফাতেমা কোন ফাতেমা হোসাইনের মা হোসাইন কে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল আপনাদেরকে এখন আমি কারবালার ঘটনা শোনাবো আড়াই ঘন্টা আয়াত পড়েছে মানে কি তাফসির হচ্ছে এইটা চলে ওই এই এলাকায় মনে হয় এগুলো আসে না না আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলা আলেমদের সহ যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন আপনি আধা ঘন্টা কথা বলেন তাফসিরের নাম বলে আমাদেরকে বলা লাগবে ওই বাপ দাদা কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসে নেই বলতে পারবেন না কারা কারা পারবেন দেখি লিল্লাহ তাকবীর দেখেন তোমার কোলে দিকে ওই হাত না তুলে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এরকম প্রটেস্ট আসলে দেখবেন জেলায় আসতে পারবে না ইমানদার সাহ বেঈমান সাহ মাঝে মাঝে কাহিনী সব বন্ধ হওয়া লাগবে লিখে একটা শব্দের ভেতরে যত কথা আছে আজকে টের পাবেন যে কি আছে আপনি থাকবেন তো থাকবেন ইনশাল্লাহ আসর পর্যন্ত আপনাকে থাকা লাগবে যা আছে সব বন্ধ কে উঠাউঠি করলে এমন কথা বলবো জীবন আর উঠবে না দেখেন আপনি উঠে দেখেন শুধু মুরব্বী মানুষ বাদ দিয়ে সম্মানিত ভাইরা তাহলে এখানে আমার আল্লাহ নিজে ডান হাত দিয়ে ধরতেন নবীকে ধরত কে এমিন দিলেন কেন আল্লাহ সীমাল না দিয়ে সীমাল মানে তো বাম হাত সীমাল মানে কি বাম মেন হবে সীমাল না দিয়ে এমিন দিয়েছেন এই কারণে এ আয়াতের তাফসির দুইটা হয় এক নম্বরে আমার আল্লাহ জানাতে চেয়েছেন আমি ডান পন্থীদের সাথে আছি বাম পন্থীদের আমি ঘৃণা করি বামপন্থী এ জেলায় নেই বুক ফলিয়ে বলে আমি বাম আমি আর নিচে নামলাম না আমরা যারা ডানপন্থী আছি এই পৃথিবীতে আমাদের আর কিছু না থাক এই সান্ত্বনা আছে যে আমাদের মালিক আমাদেরকে ভালোবাসেন তোমরা যারা বাম তোমাদের অনেক কিছু আছে সম্পদ আছে ক্ষমতা আছে হায়াত বেশি আছে কিন্তু এই বিশ্বাস করা লাগবে তোমার মালিক তোমাকে ঘৃণা করে মেনহবিলি আমিন দেওয়ার দুই নাম্বার কারণ সচরাচর আমরা দেখি আমাদের ডান হাতে শক্তি একটু বেশি বাম হাতে শক্তি একটু কম নাকি আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে বলছে ডান হাতে বাম হাতে খেয়েছেন আপনি তো দুই হাতি সমান ডান না দিয়ে বাম না দিয়ে ডান দিয়েছেন এই কারণে আমাদের চর্ম চোখে যেটা আমরা দেখি ওটা বিশ্বাস তাড়াতাড়ি করি আমরা দেখি ডান হাতে মজবুত করে ধরা যায় আর বাম হাতে ধরলে ওটা অত মজবুত হয় না আল্লাহ আমাদের বোঝার সহজার্থে জানিয়েছেন আমি কিন্তু বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে তার মানে মজবুত শক্ত করে ধরতাম আল্লাহ যদি বলে আমি ধরতাম কি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে আরো জোরে বলেন তাহলে কোরআন কত অথেন্টিক আপনি আয়াত থেকে বুঝে ফেলেছেন এর ভেতরে নবীজি পর্যন্ত কোনো কথা দেওয়ার ক্ষমতা রাখে নাই এর পুরা কথা কার আরো জোরে কোরআন উপস্থাপন করার যে ধরনটা পেলাম হয়তো অনেকে না বুঝতে পেরে বিরোধিতা করতে পারে আর অনেকে বোঝা শোনার পরে যখন তাদের ব্যবসায় ভাটা পড়বে তখন তারা বাধা দিতে পারে যেমন মাওলানা মিজানুর রহমান কাজ অনেকে বাধা দিচ্ছে নাম নিয়েছে সন্নি গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি এর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পিটানো দরকার ভান্ডামে করার জায়গা পাও না উপস্থাপন করার ধারণা সে বুঝেছিল যে সমাজে অসঙ্গতি আছে এই এই জায়গায় এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে এখানে হোমিওপ্যাথি দেওয়া লাগবে কোন জায়গায় কি দরকার অবশ্যই তার মর্যাদা জ্ঞান যোগ্যতা আছে এই জন্যই দেয় যাদের ব্যবসা ভাটা পড়ে তারা তখন উল্টা পাল্টা নাম নিয়ে বিরোধিতা করে তখন বলে যে জামাতের ক্যাডার শিবিরের ক্যাডার আন্দাজে নাম শিবির কি অনেকে জানে শিবির বোঝে আমারে নাম দিয়েছে আমি নাকি শিবিরের কেন্দ্রীয় লিডার আরে পাগল শিবিরের কেন্দ্র এটা তুই বুঝিস একে অন্য দলের মতো তিন বছর গা ঢাকা দেওয়া ছিল হঠাৎ করে এসে সভাপতি হবে আগে আপনাকে সমর্থক হওয়া লাগবে কর্মী হওয়া লাগবে সাথী হওয়া লাগবে সদস্য হওয়া লাগবে এরপরও পদ চাইলে আমাদের আগে পাবেন না আন্দাজে আমার আপনি নাম দেন শিবিরের একটা কর্মী হওয়ার যোগ্যতা আমার এখন হয় না হ্যাঁ। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আপনি আসলে ফতোয়া ওই জন্য বানি না আপনি বানিয়েছেন এই কারণে মানুষের সেন্টিমেন্ট অন্যদিকে ঘুরিয়ে অন্তত এই হক কথাগুলো সমাজে প্রচার হতে না পারে আমি যে ব্যবসা করে খাচ্ছি এ তো কেউ জানে না কথা বলছেন যার বারো হাজার মরিদ আছে এই দেশে এক টাকা করে দিলে বারো হাজার টাকা এক মাসে ও চলে যায় কি ব্যবসা দেখেছেন সব চিটারি বাটপারি ভণ্ডামের এই মানুষগুলোই মানুষকে ধোকা দেয় যে তোর কোনো চিন্তা নেই কেয়ামতে আমি তোরে পার করে নিয়ে যাবো কেয়ামতে আপনার বাবা আপনাকে পার করতে পারবে না পারবে না তার প্রমাণ কি এই যে চামড়া আমার এই শরীরের ভেতরে নয় হাজার আট সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে কত নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে পুরা শরীরের ভেতরে এক এক জায়গার চামড়া এক এক রকম আশ্চর্যের বিষয় হচ্ছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না এমনকি আমার এই চামড়া যদি ওই মৌলানার চামড়া যদিও একরকম মনে হচ্ছে ওনার কোনো জায়গায় কেটে যাক এই চামড়া নিয়ে লাগিয়ে দেবেন কিয়ামতের আগে লাগবে ওটা যদি লাগাতে চান তাহলে আমার শরীরের কোন জায়গার চামড়া আমারে লাগাবেন সেটা ভালো হবে এটা কেন দিলেন আল্লাহ জানাতে চেয়েছেন আল্লাহ তাসির ওয়াসিরাত বিসরা উখরা কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না একজনের চামড়া আর একজনের সাথে মেলে না তো কেয়ামতে তোর বোঝা নিয়ে জাহান নাম থেকে বাঁচাবে এ ভণ্ড আমি তোর শিখালো কি আর তুই বিশ্বাস করিস কত ভণ্ড আর তুই পাগল আশ্চর্যের আর একটা বিষয় হচ্ছে মানুষের এই যে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়ার ভেতরে শুধুমাত্র হাতের এই উল্টা পিঠের চামড়াটা এই গরদানের চামড়ার সাথে একটু মিল আছে বিজ্ঞান কিছুদিন আগে তথ্য দিয়েছে মানুষ যখন চব্বিশ ঘন্টার ভেতরে চার পাঁচ বার করে এই জায়গার পানি এখানে ঠেকাতে পারে মশাতে পারে তাহলে এই যে আপনার এই ঘাড়টা এই মাথাটা যে গরদানের উপরে আছে রগ গুলো আমার আল্লাহ পানির কারণে সতেজ করে দেয় তিনজন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি শুধু এইটা দিয়ে মুসলমান হয়ে গেছে একজন পুকুরে অজু করছিল এক মুসলিম ওরা তিনজন খ্রিস্টান বিজ্ঞানী এই জায়গাটা নিয়ে ওরা চিন্তা করছে এটা সতেজ রাখা যায় কি করে ওখান থেকে বের হয়ে এসে দেখছে একজন পুকুরে অজু করছে তিনজন মিলে গিয়ে ওরে হাত পা চেপে ধরে বলছে আপনি আমাদের বাপ কেন আমার আজ তেরো বছর গবেষণা করে এই তথ্যটা পেয়েছি আর আপনি দেখলাম যে আগে আবিষ্কার করে ফেলেছে আপনি আমাদের বাপ না তথ্য কি আমি তো কিছুই বুঝলাম না আপনি এখনো টের পাননি আপনি যে এই যে ঘাড়ের উপরে হাতের উল্টা পেট দিলেন আমরা গবেষণা করে বের করেছি দিনের ভেতরে যদি কেউ পাঁচ ছয় বার এই পানিটা এখানে লাগাতে পারে তাহলে এই জায়গাটা তারা প্যারালাইসিস হয় না মুসলিম ডাক দিয়ে বলে ভাইরা এটা আমি আবিষ্কারক না আপনারা ভুল বুঝতেছেন বাপ বলে দেড় হাজার বছর আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ এটা আবিষ্কার করেছে শুধুমাত্র এই চামড়ার এই চামড়াটা বাদ দিয়ে এই শরীরের কোন জায়গার চামড়ার মিল নেই আর একটা আছে বাচ্চাদের কারণে বলতে পারলাম না আমার ভাইরা মানুষের এই শরীরে সাড়ে তিন হাত বডিতে আল্লাহ সিকিউরিটি কোড দিয়েছেন পাঁচটা কয়টা পাঁচটা সিকিউরিটি লক দিয়েছেন আমার এই যে মোবাইলটা ওখানে লক মারা আছে আপনি আন্দাজে খুলতে পারবেন না পাঁচটা অক্ষর টিপ দেওয়া লাগবে ওটা শুধু আমি জানি কি বুঝতেছেন আপনার শরীরের ভেতরে আল্লাহ পাঁচটা সিকিউরিটি লক দিয়েছেন এক নাম্বারে আপনার এই চামড়া একজনের সাথে আর একজনের এটা মেলে না দুই নাম্বারে মানুষের কণ্ঠের স্বর এই যে চার আঙ্গুল জায়গা থেকে এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগছে আল্লামাহুল বায়ান এই আয়াতের ব্যাখ্যায় পাবেন আমার আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন এই চার আঙ্গুল কণ্ঠ থেকে এক একটা কথা তৈরি হতে কমপক্ষে সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আরো আশ্চর্য এই কণ্ঠের যে কথা বের হচ্ছে সাতাশটা স্তরে আমার আল্লাহ এমন ভাস দিয়ে রেখেছেন কারো কথার সাথে কারো কথার মিল নেই যদি একজনের কণ্ঠের কথার সাথে আর একজনের কণ্ঠ হবহু মিলে যেত রাত বারোটার সময় যদি মাহফিল শেষ করে আপনার বাড়িতে এসে বলতাম ও গো দরজা খোলো কাজ হইতো না আমার আল্লাহ কত মহাবিজ্ঞানী দুই নম্বরে মানুষের জহব্বা এর ভেতরে তিনশো সাতান্নটা রেখা আছে আপনি যদি তিনশো সাতান্ন প্রকার খাবার একবারে জহব্বার উপরে ছেড়ে দেন তিনশো সাতান্ন প্রকার খাবারের স্বাদ বলে দিতে পারবেন চার নাম্বারে মানুষের এই যে আঙ্গুল এই যে টিপসই মানুষ যেটা দিয়ে দেয় এর ভেতরে একশো সাতান্নটা সূক্ষ্ম সক্ষ রেখা আছে বিজ্ঞান জানিয়েছে এটা আশ্চর্যের বিষয়ে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রেখাগুলো কারো সাথে কারো মেলে না কেয়ামতের আগে মেলার সম্ভাবনা নেই অথচ রেখা মাত্র একশো সাতান্নটা আপনার এই রেখা চলাকালীন যদি দুনিয়ায় কেউ আসতে চায় না আপনাকে আগাল মরণ দেবে এরপরে এরকম একটা রেখা দিয়ে দুনিয়া মানুষ পাঠাবে পাঁচ নাম্বারে মানুষের এই যে চোখ এর ভেতরে ছয়টা জিনিস লুকিয়ে আছে মনি কর্নিয়া লেস লেন্স ইকুয়াল ডিস ইকুয়াল ছয়টা জিনিস আল্লাহ চোখের ভেতর থেকে এক লক্ষ সত্তর হাজার চিকন চিকন রগ মাথার সাথে আঠারোটা জিনিসের সাথে আল্লাহ সংযোগ করে রেখে দিয়েছেন এর প্রথমে আছে ফ্রন্টাল লব এখানে আটটা জিনিস আল্লাহ রেখেছেন এর আরেকটু উপরে আছে মোটর কর্টেক্স আর একটু উপরে আছে সেন্সরি কর্টেক্স এই যে নড়াচড়া করেন স্পর্শ করলে অনুভূতি আপনি টের পান এগুলো এখান থেকে আসে এর আরেকটু পেছনে আছে প্যারাইটাল লব আর একটু পেছনে আছে অক্সিপিটাল লব যেটা দিয়ে আপনি দৃষ্টি শক্তি দিয়ে দেখতে পান আমরা মনে করি আমরা চোখ দিয়ে দেখি না আপনার চোখের সাথে ওই যে অক্সিপিটাল লবের সাথে দৃষ্টি শক্তির যে তারটা দেওয়া আছে এই তারটা যদি অকিস হয়ে যায় আপনি চোখ দিয়ে দেখার পরেও কিছু বলতে পারবেন না অনেকে প্যারালাইসিস হয় না আমার মানে শরীরের সাথে ওই তারগুলো সংযোগ দেওয়া আছে যে তার অকেজ হয়ে যায় ঢিলা হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন ওই সাইড পড়ে যায় এরপরে মাথার খাপড়ির নিচে আছে ফ্রন্টটা টেম্পোরাল লব এর ভেতর ছয়টা পোড়া মাথার ভেতরে আমি হিসাব করে আঠারোটা পেয়েছি এই আঠারোটার সাথে এক লক্ষ সত্তর হাজারের চিকন চিকন রক গুলো আমার আল্লাহ সংযোগ করেছেন চোখের সাথে আল্লাহ বলেন মানুষ যখন রাতের বেলা ঘুমাতে যায় তখন এক লক্ষ সত্তর হাজার সিকন রক গুলো আমি আল্লাহ সচল করে দে আপনাকে টাইট করতে তো আল্লাহর কিচ্ছু লাগবে না মাত্র তিন দিন যদি ঘুম বন্ধ করে দেয় তাহলে ওই রক গুলো অকেশ হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে আপনি এমনিতেই পাগল হয়ে যাবেন আর আপনি মস্তানি করেন আপনাকে টাইট করতে আল্লাহ কিছু লাগবে আবরাহাকে টাইট করতে দাও তো সে আবাবিল পাখি লেগেছিল আমাদেরকে একটু ভয় দেখাতে তাও তো বল বল লেগেছে আর আমার মনে হয় আমরা যে শক্তিশালী আমাদেরকে কিছুই দেবে না শুধু ঘুম বন্ধ করে দেবে আমি কথাটা নিয়ে এসেছিলাম কেন সমাজে প্রচলিত অনেক ধারণা মানুষকে দেওয়া হচ্ছে যে অন্তত তোর কোনো চিন্তা নেই আমি আসি আমি ঢাকাতে মগবাজারে আবদিন হাসপাতালে জমান নামাজ পড়ায় গত পরশু দিন আমার টাঙ্গাইলে মাহফিল ছিল শেষ করে গেলাম তখন রাত তিনটা বাজে ওখানে লেখা আছে পাক দরবার শরীফ রাত তিনটা বাজে তখন গান হচ্ছে আর বাজনা হচ্ছে ওকে দিয়ে দেখি দুইজন বসে আছে একজন আর একজনকে বলছে আমাদের অন্তত কোনো চিন্তা নেই বাবা কি বিশ্বাস দেখেছি এইরকম ভ্রান্ত ধারণা দিয়ে যারা এতদিন কাটাচ্ছে করণের সঠিক ব্যাখ্যা যদি করতে চায় ওদের মন পাওয়া যাবে ওরা আমারে ভালোবাসবে ওরা যদি হাতে এত আমাকে দিত এতদিন এখন বন্ধ করে দেবে আল্লাহ জানিয়েছেন হে আপনি কারো দিকে না আপনি সরাসরি আমি আল্লাহর দিকে তাকিয়ে দিয়ে সতর্ক করবেন যার ইচ্ছা হয় সে কবুল করবে যার ইচ্ছা হয় সে নাফারমানি করবে আমি আল্লাহ একজন আছি ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আমাদের কোনো চিন্তা নেই আপনি যদি সারা দেশে কোরআনের আলোচনা বন্ধ করে দেন আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা কোরআনের মালিক না কি এমনকি এই জমিনেরও মালিক আমরা না আমরা কোরআনের খাদেম কামলা শ্রমিক লেবার যাই বল এই জমিনটার মালিক যদি সভাপতি হয় উনি যদি আমাদের পাঁচজনকে কামলা নিয়ে বলে আপনারা এখানে ধান লাগান বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে আট দশজন মস্তার মোটর সাইকেল নিয়ে এসে যদি বলে ধান লাগাতে দেব না যেগুলো লাগিয়েছেন তুলে ফেলবো আমরা যাবো দিলে মারবার না ভাই আর দশ মিনিট পরে বলেন অন্তত বেতনটা নিয়ে নেই আমরা তো মালিক না আমরা তো বেতনের আশায় আছি আর দশ মিনিট পরে আপনি পুরা ধান তুলে নিয়ে চলে যান কারণ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না আমরা চাই কি বলেন এরপরেও যদি মস্তানরা জোর করে বলে না আমরা তুলে ফেলবো আমরা যারা শ্রমিক কামলা লেবার আছি ওদের সাথে এবার হাতাহাতি হবে না মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে ঠিক আছে কারণ আমার বেতন দরকার বেতন না হলে আমার সংসার চলবে না কথা বলে না কেন সাতচল্লিশ বছর হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া অনেকেই লেবার কামলা যারা আছে আল্লাহর এই জমিনে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহর বিধান করান কায়েম করা কিন্তু অনেক মস্তানের কারণে হয় না বিভিন্ন কায়দায় বাধা দেয় আর এই বাধা দিতে গিয়ে মাঝে মাঝে এই লেবার আমরা যারা শ্রমিক আমাদের সাথে হাঁটাহাঁটি মারামারি রক্তপাত মেরে ফেলাও লাগে কারণ আমাদের ধান বাকি আরো জোরে জোর হলো না বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আর বেতন মানে জান্নাত আমাদের আশা তো ওইটা আপনি বাধা দিয়ে কি করবেন দরকার আপনাকে মেরে ফেলবো তাও আমার বেতন নেওয়াই লাগবে এর পরেও যদি আপনি তুলে ফেলেন হয়তো আমরা শ্রমিক হিসাবে আপনার অস্ত্রের সামনে কিছু বলতে পারলাম না আমাদের একটু কষ্ট হবে যে বেতন পেলাম না তাই তাছাড়া ওই জমিনে ধান হোক বা না হোক আমাদের ওইগুলো কোনো টেনশন নেই কারণ জমির ধান হলে কি আর না হলে কি কথা বলছে না কিন্তু জমির তিনি মালিক সভাপতি আওয়ামী লীগের দেখলাম উনি সভাপতি ওনার ক্ষমতা আছে কথা বলছে না কেন মাহফিলের প্রধান অতিথি এমদাদ ভাই এখন উনি ক্ষমতায় আছে আওয়ামী লীগের উনি এর পরেও মস্তানদেরকে কিছু বলছে না বুঝতে হবে উনি এখন দুর্বল উনি যদি এখন সামনাসামনি কিছু না বলে আপনাকে বুঝে নিতে হবে হয়তো এখন কিছু বলে না সেদিন গোপনে ধরবে গুম করে ফেলবে আমরা যারা শ্রমিক আমাদের যদি রাগ হয় তাহলে মালিকের কি একটু কষ্ট হয় না কিছু বলে না কেন বলে না হয়তো সামনা সামনাসামনি ধরলে আপনি আবার গালি দেবেন যে কেমন আল্লাহ গোপনে যেদিন ধরবে আল্লাহর কসম আপনাকে বাপ বলারও সময় দেবে না আপনাকে বুঝে ডাকবে দিয়েছেন আমি জানি আপনি বুঝেছেন যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এক বাচ্চা ছেলে শুধু ফুল ছেড়ে পাশের বাগানে ওই বাগানের মালিকের ছেলে এসে বলছে চাঁচা আপনার এই বাচ্চা শুধু ফুল ছেড়ে একটু নিষেধ করতে পারেন না আচ্ছা, নিষেধ ধরব মানে ওর মাথা খারাপ এই জন্য ফুল ছেড়ে ওই বাচ্চাটা বলছে ওর মাথা খারাপ এই যে আমাদের বাগানের পাশে আপনার বাগান ওই বাগানে ফুল তো ছেড়ে না চাষা বলছে ভাতিজা ওর মাথা খারাপ অত খারাপ না নিজের বাগান অন্তত ছেলে আমি কি বললাম আপনি বুঝেছেন আমি জানি অন্তত ওই লোকটা অবশ্যই বুঝেছে আয় কথা বলেন না কেন আপনি খেয়াল করে দেখেন আমার এই জীবনের ছোট্ট আমার আঠাশ বছর বয়স এই ছোট্ট জীবনে আমি যতটুকু দেখেছি এই বাংলাদেশে যারা কোরআনে কারিম কায়েম হতে দেয় না বিরোধিতা করে একটাকে আল্লাহ ভালোভাবে মরণ দেয়নি সবগুলো ক্যান্সারে মরিছে আমি নাম নাই নাই নিলাম সুতরাং আমাদের বাধা দিয়ে কোনো লাভ নেই আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন আপনি আল্লাহর টার্গেট হয়ে যাচ্ছেন আপনি টার্গেট কার আরো জোরে আমরা আজকে কোরআন কারিমের একটা সোরা আর একটা আয়াত এখন সোরা হিজরের চুয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়েছি আর সোরা লাহাব কোন আলোচনা করবো যে কোনো একটা বলেন সময় আমাদের এক ঘন্টা আছে আর বলুন লাহাব হ্যাঁ? লাহাব নাম সহ্য করতে পারবেন তো ঠিক আছে জবান খোলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা فتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امراته حمالة الحطب في جيدها حبل من مسد সূরা লাহাব অন্য নাম আছে সূরা মাসাদ কি বললাম মাসাদ বা লাহাব এর ভেতরে আয়াত আছে পাঁচটা অক্ষর আছে সাতাত্তরটা শব্দ বা জমলা আছে তেইশটা আপনি কি আছেন ময়দানে যদি একবার সবাবের নিয়েতে সূরা লাহাব পড়ে তাহলে সাতশো 770টা নেকি তার আমল নামায় আল্লাহ লিখে এখানে আসার পরে আজকে যদি কিছু নাও হয় অন্তত সাতশো সত্তরটা নেকি অলরেডি আমল আমলনামায় হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ব্যাখ্যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম নবুয়তের তৃতীয় বছরে এই সোরাটা পেয়েছিলেন তিন বছর তিনি গোপনেই প্রকাশ করলেন ইসলাম প্রচার করছিলেন হঠাৎ সরা একশো বাইশ নাম্বার আয়াত হয়ে গেল ওয়াংদির মাসিরতাকাল হে নবী আর গোপনে না এবার আপনি প্রকাশ্যে আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে সতর্ক করেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি সতর্ক করবেন কি দিয়ে ওয়াংদির মাসিরতাকাল আকরবিন সতর্ক করতে হলে আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আর সতর্ক করার জন্য আপনার মাধ্যম হবে কোরআন সতর্ক করবেন কি দিয়ে আমার এখানে আসার পর প্রথম তেলাবাদ কি তো আয়াতি ছিল ওই আয়াতটা فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين হে নবী এই কিতাব আপনাকে আমি দিয়েছি শুধু সোমা খাবেন তাকের উপরে রেখে দেবেন না এ কোরআন দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন ভয় দেখাবেন যাদের ভেতরে ইমান আছে মমিন তাদের জন্য এটা স্মারক উপদেশ যদি বলেন সবহান আমার বন্ধুরা এখানে একটা শিক্ষা নেওয়া লাগবে আজ বাংলাদেশ সহ বিশ্বে অনেকেই মানুষকে সতর্ক করে কিন্তু কোরআন বাদ দিয়ে কেউ বাবার জীবনে দিয়ে সতর্ক করছে আমার বাবা এই করেছে এই করেছে তোর বাবা করেছে আমি করবো কি সতর্ক করা লাগবে কি দিয়ে না বোঝার ভান করে থাকবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যতদিন তিনি কোরআন প্রচার করেননি ততদিন তারপর আরব জাহানে একটা শত্রু ছিল না এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তার জীবনে কোন শত্রু আমরা পাইনি সবাই তাকে বলতো আল আমিন আসাদিক একই মানুষ যখন কোরআন পেলেন চল্লিশ বছর বয়সে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে এখন আর তার শত্রুর অভাব হয়নি পার্থক্য তো এটা অনেকেই বলে আমি অত নবীওয়ালা কাজ করি আমার তো কিছু হয় না আরে বেটা তুমি নবীওয়ালা কাজ না তুমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করো কারণ তিনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন তিনি রসুল্লাহ ছিলেন না তিনি রসুল্লাহ হয়েছিলেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে যখন তার কাছে কোরআন ছিল প্রশ্ন করছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি নবী হয়েছিলেন কত বছরে আপনার সহজ কথা মাথায় ঢোকে না কোন কারণে চল্লিশ বছরে তিনি নবী হলেন তেষট্টি বছরে তেইশ বছর তিনি নবী রসুল থাকলেন আরে তেইশ বছরেই তার বিরাশি বার হত্যার টার্গেট হয়েছিল আজ যদি পৃথিবীতে বলে আমি নবীওয়ালা কাজ করছি তাহলে আপনিও বিরাশি বার টার্গেট হবেন বাতিলের আরো বাতিলরা আপনাকে ডাক রান্না করে খাওয়ায় মুরগি দেয় বুঝতে হবে আপনার নবীওয়ালা কাজ না ওটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ নবীওয়ালা কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এটাই বাস্তব কারো যদি বলে আমার জ্বর এসেছে অথচ তার গা গরম না তার শরীর গরম হয় না বুঝতে হবে লোকটা সিটারি করছে জ্বর যদি আসে আপনার শরীরে টেম্পারেচার বাড়বে এটাই স্বাভাবিক কথা বলছে না কেন বাচ্চা এসে যদি বলে মা আমার জ্বর আমি ক্লাসে যাব না মা তখন এই জায়গায় হাত দিয়ে দেখে ঠান্ডা জ্বর এসেছে জ্বর আসলে তো শরীর গরম হবে কই একেবারে ঠান্ডা তাড়াতাড়ি স্কুলে যা তার মানে আপনি নবীওয়ালা কাজ করতে যান কোনো বাধা নেই বিপত্তি নেই আপনার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধারা সারি নেই জায়গায় কোনো সমস্যা নেই দেদারসে আপনি প্রচার করছেন বসতে হবে আপনার জ্বর না জ্বর আসলে গা গরম বলুন বিশ্বনবী এবার প্রথমেই শুরু করলেন কোরআন প্রচার এবার আর গোপনে না তিন বছর গোপনে করেছিলেন আল্লাহ আদেশ দিলেন এবার আপনি প্রকাশ্যে শুরু করেন নিকটবর্তী যারা তাদেরকে দিয়ে এই শুরু করা লাগবে নিজের বউ নিজের ছেলে নিজের ভাই এদেরকে দিয়ে নবীজি নবত পাওয়ার পরেই তাবলিক শুরু করেছিলেন বউ দিয়ে আর আমরা চলে যাচ্ছি আমেরিকায় আপনি রাগ করবেন না আমি সিস্টেম বললাম আমি কি নবীজির চাইতে বেশি তাবলিক বোঝেন নবীজি শুরু করলেন তার বউ দিয়ে স্ত্রী দিয়ে আর আপনি কোথায় যাচ্ছেন বলেন তো আপনাকে আমেরিকায় যেতে আমি নিষেধ করিনি আগে আপনার বউ দিয়ে মেয়ে দিয়ে ছেলে দিয়ে বন্ধু বান্ধব দিয়ে আপনার নিকট আত্মীয় স্বজন দিয়ে শুরু করা লাগবে বিশ্বনবী শুরু করার জন্য আয়াতটা যখন কার্যকর করবেন সাফা পাহাড়ে তিনি উঠলেন সকালবেলা ডাক দিলেন ইয়া সবাহা ইয়া সবাহা তোমরা যারা সকাল যাপন করো তারা শোনো সবাই গিয়ে দেখে আল্লাহ নবী লাল কাপড় উড়িয়ে দিয়েছে কি কাপড় ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড় আজ অনেকে ফতোয়াবাজি করছে যে মিডিয়ার মাধ্যমে যে ওয়াজ গুলো ওয়াজগুলো গুলো দেখানো হয় মেয়েদেরকে এটা হারাম কারণ এটা যদি মেয়েরা দেখে না জানি মেয়েরা আবার হুজুরের প্রেমে পড়ে যায় কি কোন জায়গার ফতোয়া কোন জায়গায় লাগিয়েছে দেখিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যে প্রযুক্তির কথা বলছিলাম আল্লাহর নবী লাল কাপড় উড়িয়ে দিলেন এটা কি নবীজি নিজে তৈরি করলেন আগে থেকে চলে আসছিল কথা বলেন না কেন এবার আমার প্রশ্ন এই মিডিয়া গুলো এই স্যাটেলাইট গুলো এই প্রযুক্তি গুলো আমরা মুসলমান মনে করেন বানায়নি কাফেররা বানিয়েছে দেড় হাজার বছর আগে ইসলাম প্রচার করতে গিয়ে যদি নবী কাফেরদের তৈরি করা লাল কাপড় উড়িয়ে মানুষ জমা করতে পারে তাহলে কাফেরদের তৈরি করা এইটা আল্লাহ আনফালের জানিয়েছেন হে নবী আপনার বলেন কাফের ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নিয়েছে ওটা তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও আজ ইসলাম ধ্বংস করার বড় মাধ্যমে মিডিয়া কথা বলে না কেন সাদা জিনিসকে কালো করে ফেলে আজ বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে আপনি দেখান যতগুলো পত্রিকা আছে সবগুলোর অধিকাংশ মালিক নাস্তিক আর বেইমান একটারও মালিক মুসলমান যেটা ছিল তাও সেটা আদর হয়ে গেছে তো ওরা কোনদিন ইসলাম কিভাবে চিন্তা হয় সেই কাজ করবে কি করে ইসলাম দোবে সেই কাজ করবে আর কইও যাচ্ছে তাই কালকে তিল বানিয়ে ইসলামের নামে আজ জঙ্গিবাদ এটা ছড়িয়েছে এই মিডিয়ারা ইসলামের নামে ইসলাম নাম শুনলে মানুষ আজ মনে করে সন্ত্রাসী এটা ছড়িয়েছে ওরা আমাদের হাতে যদি আজ মিডিয়া থাকতো আল্লাহর কসম যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা করে আমরা উপচার করতে পারতাম নবীজি লাল কাপড় উড়িয়ে দিলেন আবার বলছে এটা নিজে বানিয়ে না বানানো ছিল বলুন বলুন ইসলাম প্রচার করার জন্য না ধ্বংস করার জন্য সবাই যখন এক জায়গায় হলেন নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যে লোকটা পাথর নিক্ষেপ করেছিল নবীজির দিকে ওই লোকটাই নবীর চাচা আবু লাহাব নবীজিকে আমার আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন তার দিকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছে মফাসসিরিন ইকরাম তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পাদিপদি লিখেছেন যদিও পাথরটা নবীজির শরীরে লাগে নাই নবীর সামনে প্রায় এক হাত জায়গা ফাঁকা ছিল অতটুকু জায়গায় পড়েছিল কিন্তু ওই যে লোকটা বড় দোয়া দিয়ে নবীকে পাথর নিক্ষেপ করেছে তাব্বা আলাকা আলিহাদা জামাতানা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা এই কারণে তুই আমাদেরকে একত্রিত করলি আল্লাহ পাক এই কথাটা সহ্য না করে সঙ্গে সঙ্গে আবু আহাবের নামে করানের একটা সোরাই নাজিল করে দিলেন ধ্বংস হয়ে গেছে ও পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে আবুল আহাবের দুই হাত এবং সে নিজে অতাব্বা আমি আল্লাহ বলছি ও ধ্বংস হয়েছে এ এখানে শিক্ষা কি কেন দুই বছর দিলেন আবুল হাত নবীকে দুই হাত দিয়ে পাথর মারে নাই পাথর মেরেছিল কয় হাত দিয়ে তাহলে হাত আল্লাহ ধ্বংস করে দিলেন কারণ কি এটা শুধু আবুল আহাবের জন্য খাস না আপনি যখন এখান থেকে একটা কোন জিনিস যদি এভাবে নিক্ষেপ করেন দেখবেন এই হাত নড়াচড়া করছে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু এই হাত না নড়াচড়া করে সমর্থন জানিয়েছে শক্তি দিয়েছে সাহায্য করেছে আমি রাখলাম না ধ্বংস করে দিলাম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কয়েকটা হিন্দু মাঝে মাঝে নবীকে সন্ত্রাসী বলে ধর্ষক বলে উল্টা পাল্টা গালি দেয় নবীর স্ত্রীকে নবীজিকে আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কখনো কোনো হিন্দুর ক্ষমতা হবে না পেছন দরজা বাম হাতের মতো অনেকে নড়া চড়া দিচ্ছে কারা দিচ্ছে না হয়তো জাতি জানে না কিন্তু যিনি মালিক জানে না আবুল হাতের তো এক হাত আল্লাহ ধ্বংস করে দিতে পারতো দুই হাত কেন করেছে কারণ ওই হাত নড়া চড়া দিয়েছে আপনি আজ যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন কায়দায় নড়াচড়া দিয়ে বলেন আমি তো পারি না তুই কর আমি আসি যেদিন গজব আসবে আপনাকে আল্লাহ ছাড়বে না আশা করছি কথার মর্ম আপনি বুঝেছেন এই দেশটাকে আল্লাহর গজব পরিণত করার জন্য যারা পেছন দরজা দিয়ে কাজগুলো করছেন আপনি থেমে যান না তো আপনিও বাঁচবেন না ছিয়ানব্বই ভাগ আমরা আর বাকি চার ভাগ ওরা চার ভাগের এত ক্ষমতা আসে থেকে দুই দিন আগেও আমাদের নবীকে ধর্ষক বলে গালি দিয়েছে এক শয়তান ওই হিন্দুর বাচ্চার কোনোদিন ক্ষমতা ছিল না অবশ্যই আমরা জানি ওর পেছনে কে যেন নাড়াচাড়া দিচ্ছে যারা দিচ্ছেন তারা থেমে যান নয়তো আল্লাহ কিন্তু গজব নাসির করতে দেরি করবে না কারণ তাব্বাত মাসির সিগা এতটুকু আল্লাহ শেষ করেননি মা মানুহু কাসাব আল্লাহ যে সম্পদ আদি ক্ষমতা কিচ্ছু কাজে আসে না সে যা উপার্জন করেছিল আবুল সাধারণ মানুষ ছিল না সে ছিল অর্থ ধর্ম মন্ত্রী আবু সেহিলের সে মন্ত্রিত্ব চালাতো এত নাসিল হওয়ার পরে বাড়িতে যে স্ত্রীকে ডাক দিয়েছে মেজামিল তুমি কোথায় ছেলে ছিল তার তিনটা ওতবা মাতা বা কোথায় বা ছেলেদেরকে ডাক দিয়ে বলে মোহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে গালি দিয়ে কবিতা মোহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে আমি জবাব দিতে চাই মোহাম্মদের যে দুইটা মেয়ে আমার বাড়ি আছে এই দুইটা মেয়েকে এই মুহূর্তে তালাক দেওয়া লাগবে ছোট ছেলেটা খুব বাবা ভক্ত ছিল তাই বা ডাক দিয়ে বলছে বাবা তুমি একটু দাঁড়াও দেখো কি করি নবীজির ছোট মেয়ে যেটা ফাতেমার আগের যেটা উম্মে কুলসুম তাকে নিয়ে সরাসরি নবীজির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার কাছে সে জিব্রাইল আসে ও জিব্রাইলের কোরআন আমি মানি না এমনকি তুমি নবী দাবি করো তোমাকেও আমি মানি না নবীজির মুখের কাছে থুথু নিক্ষেপ করে নবীজির মেয়েটাকে ধাক্কা দিয়ে বললেন তোর মেয়েকে আমি তালাক দিলাম বিশ্বনবী ওই দিন এত কষ্ট পেয়েছিলেন শিশুর মতো ডুক রেখে উঠেছিলেন একটা বাবার জন্য কত কঠিন অবস্থা আপনি বলেন তো এমনিতেই বাড়িতে অভাব চারিদিকে মানুষ শত্রুতা করছে এরপরে আপন লোক আপন লোক না একদিকে তো ভাই আর একদিকে জামাই এত বড় আপন জন আরো পাশে দাঁড়াবে না সে আরো মেয়েটা তালাক দিয়ে থতো নিক্ষেপ করে চলে যাচ্ছে গালি গালাস দিয়ে নবীজি ওই দিন একটা বরদোয়া দিয়ে ফেলেছিলেন তার তেষট্টি বছরের জীবনে আমরা দুইটা বরদোয়া পেয়েছি একবার বীরে মাও নাই আর এই জায়গায় আল্লাহর নবী বললেন রব্বুল আলমিন তুমি তো অনেক কুকুর মানিয়েছ আমি তোমার কাছে বরদোয়া দিলাম একটা কুকুর এই বার জন্য তুমি সায়স্তা করার পাঠিয়ে দাও নবীজির এই বর্দ আমার আল্লাহর দেরি করেন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন আজ অনেকে নবীর ওয়ারিস যারা আল্লাহ আলেন তাদের সাথে বিয়াদবি করে আপনাকে আমি সাবধান করছি আলেনদের সব সময় এক অবস্থা থাকে না মাসলুম কোন মানুষের ওপরে যদি আপনি অত্যাচার করেন ও যদি মন থেকে কিছু বলে দেয় ওটা কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে না আজকে আপনি লিখেছেন ইন্টারনেটে পাবনাতে একজন এক আলেমকে চড় দিয়েছিল ঘুষি দিয়েছিল এই হাত দিয়ে হাত দিয়ে ঘষি দেওয়ার পরে ঘোষণা দিয়েছিল যে আজকে আমার এই হাত ধন্য আমার আল্লাহ এতটুকু সহ্য করে না এর হাতটা প্যারালাইজ বানিয়ে দিয়েছে আমার মোবাইল আছে এখন হয়তো মোবাইল আছে এখানে আলেমদের অবস্থা সবসময় এক থাকে না আপনি আন্দাজে বিয়া তুমি করবেন না আপনাকে সতর্ক করলাম আল্লাহর নবী জীবনে দুইবার মাত্র দোয়া দিয়েছিলেন দুইটাই কবুল হয়েছে আবুল হাব সন্তান বাড়িতে ফিরে পেয়ে ডাক দিয়ে বলে বাবা তোমার কথা মতো কাজ করেছি মোহাম্মদের মেয়ে উম্মে কুলসুমকে আমি তালাক দিয়ে দিয়েছি বাবা বলছে ধন্যবাদ কিন্তু ছেলেটা কি আসার সময় কিছু বলেছে ওতাইবা বলে বাবা আসার সময় দেখলাম কাঁদছিল আর আমাকে বলছে আল্লাহ তুমি তো অনেক কুকুর বানিয়েছো একটা কুকুর ওতাইবার জন্য সাজতায় পাঠিয়ে দাও আবুল আহাব বলছে এইটাই তো ভালো কথা না কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায় তোরে আমি সব সময় এখন আর ছেড়ে দেব না ব্যবসায় নিয়ে যাচ্ছে সিরিয়ায় ওই দেশে পৌঁছানোর পরে লোকজন বলে কি কে বলে আমার ছেলে বলছে কাজ আর পাওনি এই দেশে এমনি কুকুরের উৎপাদ বেশি আমাদের ছেলেকে আমরা সামলাতে পারি না তুমি আবার নিয়ে এসেছো তাড়াতাড়ি নিয়ে যাও আবুল আব্বাস ঠিক আছে ভাই একটা রাত থাক পাহারাদার যারা ছিল তাদেরকে পাহারায় বসিয়ে একটা রাত অন্তত পাহারা দিয়ে সকালবেলা আমি দেশে পাঠিয়ে দেবো দরকার নেই কুকুর ঠেকা আল্লাহ আর কি সারা জঙ্গল থেকে রাতের বেলা কুকুর পাঠিয়ে দিয়েছে ওটা শুধুমাত্র দুনিয়ার কুকুর না ওটা জাহান নামের কুকুর ওর স্ত্রী তো আর এক শয়তান আল্লাহ বলেন অমরাতুহু খাম্মালাতাল হাতাব স্ত্রী কেমন শয়তান ছিল জানো আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য সব সময় স্বামীকে বুদ্ধি দিত এইভাবে না এইভাবে করো তাহলে কষ্ট বেশি পাবে পথে কাঁটা পুঁতে দাও কাঁটা ফুটবে পায়ে সবচাইতে বড় মারাত্মক অপরাধ ছিল আবুল হাবির স্ত্রী উম্মে জামিলের কেউ যদি ঝগড়া করত নিজে যে ঝগড়া মিটাবে তা না আরো বাতাস দিত একের কথা অন্যের কাছে লাগিয়ে তালা তালি করত এখানে মহিলা প্যান্ডেলে যারা আছে এদের ভেতরে এরকম মহিলা নেই আছে মানে আপনি এখনই যান এখনই যে দেখেন তালা তালি করছে ওরা ওয়াশ ও বউ এক টানে দেখবেন পাঁচটা আগে বধ করা শেষ সম্মানিত মা বোন যারা এসেছেন জানি আপনি আগামী বছর আপনার স্বামীকে বলবেন হুজুর যেন না আসে ঠিক আছে আমার আসবো না কিন্তু আপনি তাড়াতাড়ি বন্ধ করেন একের কাছে অন্যের কথা এটা যে কত বড় অপরাধ এই অপরাধে যারা অপরাধী আমার আল্লাহ তাদের দোয়া কবুল করা বন্ধ করে দেয় কথা বুঝতেছেন আজ আমাদের দোয়া কবুল হয় না তার প্রমাণ এইটাই মোসানব আলাইসাল্লামের জামানায় অনেক দিন বৃষ্টি বন্ধ ছিল তিনি উম্মতদেরকে নিয়ে এরকম চাটিয়াল ময়দানে বসে দোয়া করলেন আল্লাহ তুমি বৃষ্টি দাও তিনবার মোনাজাত করার পরও বৃষ্টি হয় না উনি রাগি নবী রেগে গেলেন ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কি মায়া লাগে না বলে লাগে বৃষ্টি দাও না দেব না বৃষ্টি দেবা না মানে আল্লাহ পাক বলেন মোসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামিমা তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা একজন লোক আছে ও যতক্ষণ পর্যন্ত তোমার দোয়ায় হাজির হবে ততক্ষণ তুমি নবীর দোয়াও কবুল হবে না মোসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো দেখো কি করি আল্লাহ তালা বলেন আমি নাম ধরে গেবর নিজে নিষেধ করে আমি পারলাম না তাহলে আমি টের পাবো কি করে আল্লাহ তালা বলেন এক কাজ করো সবাইকে নিয়ে বা করো তাহলে ওই লোকটাও বা করবে হাজরাতে মুসা উম্মতদেরকে যে বললেন এখানে একজন তালাতালি করা লোক আছে একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা লোক আছে কে আছে আমি জানি না তবে আছে অবশ্যই সেই লোকটা যদি থাকো বের হয়ে যাও অথবা আমাদের সাথে বা করো আর বা করলে মানুষ বেগুনা ব্যক্তির মতো হয়ে যায় তাওবা করে এবার মোনাজাত করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন সম্মানিত মা বোন যারা এসেছেন এই রোগটা আপনাদের ভেতরে বেশি আমি জানি বারবার বলছি এই রোগে যদি কেউ থাকেন আপনার জন্য কিন্তু এই মাহফিল কবুল হবে না মাঠে মারা যাবে সুতরাং আপনি থেমে যান আর তালা তালি করবেন না এখানে যদি কেউ থাকেন তালা তালি করা লোক চলে যান না তাই মাহফিল কবুল হবে না যান ওই একজন চলে যাস তাড়াতাড়ি করা লোক একজন আছে যান চলে যান না লোক বসে পড়িস কি আশ্চর্য গো এলাকায় এরকম দুই নম্বর মানুষ আছে সামারে তো ভাইরা বন্ধ করা লাগবে এই গোনাটা তাড়াতাড়ি করা বিশেষ করে রোগটা যাদের আছে আপনি থেমে যাবেন বিশ্ব নবী সহ এখন নবী নেই নবীর ওয়ারিসরা আছে আলে মলামা আছে এদের সাথে শত্রুতা বন্ধ করা লাগবে এদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গুলো এগুলো বন্ধ করা লাগবে যেহেতু এখনো দুনিয়ায় আছে আমাদের আল্লাহর ক্ষমতা এখনো আছে মানে নবীর বিরুদ্ধে অবস্থান নিলে যা করবেন আলমদের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ ওইটাই করবে যদি আপনি সতর্ক না হন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম